হ্যালো ওয়ার্স আমি ফয়সাল হুসাইন বেশ কিছু টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম টপিকগুলো হচ্ছে বাংলাদেশে এখন মেডিসিন বিষয় আর কি ওষুধ বিষয় কারণ বাংলাদেশে অনেক ধরনের ওষুধ এবং অনেক ধরনের ওষুধ যেগুলো বাজারে এখন চলিত এবং সেগুলো ট্রাই করি আমরা সবাই সেগুলোর দাম এবং কার্যকারী সম্পর্কে আমি কিছু বিষয় বলবো যেটা লোকাল ওষুধ সে বিষয়ে কিছু বলবো বাস্তবে এখন কিছু কিছু কোম্পানি আসছে যেগুলো লোকালেই মানে ওষুধ সেল করে থাকে যেগুলো নিজেরাই তৈরি করে কোনো ফার্মেসিক্যাল লাইসেন্স গভর্নমেন্টের কোনো লাইসেন্স বা অন্যান্য বিষয়ে কোনো কিছুই নেই লোকালে অন্য কোম্পানির একটা রেফারেন্সে রেফারেন্সে বলতে আপনার তাদের প্রোডাক্টসগুলির সেম কোয়ালিটিভাবে এখন বাজারে প্রোডাক্টস ছাড়ছে যেগুলি থেকে আমি সবাইকে বলবো সতর্ক করব যে আপনারা সেই সব ওষুধ থেকে দূরে থাকুন যেগুলো সেবন করা মাত্রই আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে উপকারের কারণ হবে না কারণ হচ্ছে বাংলাদেশে এখন অনেকগুলাই নোকালি ওষুধ যেগুলো বাজারে চলে আসছে অনেকেই আমরা জানি অনেকেই জানি না এবং অনেকেই সেগুলোকে আমরা কিনে থাকি ফার্মেসি থেকে এবং ফার্মেসি এবং আউট গোয়িং যেগুলো বাজার বাজার আছে এবং দোকান আছে মুদি দোকান বিভিন্ন দোকানে কিছু কিছু প্রোডাক্টস এরকম আছে যেগুলা এখন নোকাল ওষুধ আর কি হ্যাঁ এইমাত্র কয়েকদিন এই কয়েকদিন আগে আমি কিছু ওষুধ কিনেছিলাম আমার জন্য বাট ওষুধগুলো আমার যখন আমাকে দেয় তখন ওষুধগুলো দেখার পরে আমার মনে হলো ওষুধগুলো নোকাল তো আমি ওটাকে যাচাই করতে যখন যাচাই করছি তখন যাচাই করতে করতে এক সময় দেখা যায় কি ওষুধগুলো আসলেই নোকাল এগুলা এগুলা একটা কোম্পানির রিপায়ার্ড মানে কোম্পানির সেম কোয়ালিটিভাবে ওষুধগুলোকে মানে তৈরি করা হয়েছে কিন্তু বাস্তবে ওষুধগুলো নোকাল তাই আমি বলবো সবাইকে যে আমার আমি এই বিষয়ে কিছু মেডিসিনের পিক আপনাদের সাথে শেয়ার করেছি এবং কিছু ডলার শেয়ার করেছি যেগুলো হচ্ছে এখনকার বিশ্বে চলমান রয়েছে কিন্তু মানুষ টাকার কারণে কতটা নিচে নামতে পারে এবং কতটা মানে নির্দিষ্ট হতে পারে সে বিষয়গুলি আপনাদের মাঝে তুলে ধরছি আমার ভিডিওটা দয়া করে দেখবেন আসসালামু আলাইকুম